বাচ্চারা চলো পড়াশোনা শুরু করো আমি আর শুনিস না তুই আগে বল তুই আমাকে ভালোবাসিস না বাসিস না আমি একটাই মেয়ে কাকে কাকে ভালোবাসবো বলো কাকে কাকে ভালোবাসবো কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো সব পারা আবে এ এখন এক গার্ড এ আবার লোককে ভালোবাসে ওয়া ওয়া ওয়া চল এবিসিডি শোনা এবিসিডি জেড আবে আবার বল এব জেড আবে ভালো করে বল এ ফর অ্যাপেল এভাবে বল A for apple B for বড় অ্যাপেল সি ফর ছোট apple D for danger apple E for F for ফ্রির অ্যাপেল জি ফর গোল গোল অ্যাপেল এইচ ফর হাসির apple I for English apple J for ঝেক্কাস অ্যাপেল কে ফর কালা অ্যাপেল এল ফর লম্বা অ্যাপেল এম ফর মজার অ্যাপেল এন ফর নতুন apple O for oh my god apple P for পাপ্পাকা অ্যাপেল কিউ ফর কুত্তার অ্যাপেল আর ফর রাখির বোর অ্যাপেল এস ফর সস্তা অ্যাপেল টি ফর টিনার apple apple. U for our apple. V for apple that very taste apple. X for X girlfriend এর সাথে খাবো apple. Y for yeah yeah yeah yeah yeah yeah yeah খাবো apple. Yeah yeah yeah yeah. Z for জবরদস্ত apple. আমি একে তো মূর্খ ভাবছিলাম এ তো ইংলিশের পণ্ডিত মশাই লাগছে আমাকে ওয়া ওয়া ওয়া ওয়া ওরে বাবা কি ইংলিশ বাবারে বাপ থাঙ্কু থাঙ্কু বেটা কানপাটায় এমন মারবো না জল মাগতে ভুলে যাবি স্যার একটা কোশ্চেন করব কর স্যার একটা জিনিসের নাম বলো যে পানি খেলেই মারা যায় আবে এরকম কোনো জিনিস হয় না হয় স্যার আবে তুই বলে দে তাহলে স্যার তেষ্টা খেলেই মারা যায় যা রে যা ক্লাস থেকে বাইরে যা স্যার একটা জিনিসের নাম বলো যেটা যত খাই পেট ভরে না সেট আপ স্যার বলো বলো আবে তুই বলে দে স্যার কসম যতই খাই না কেন পেটেই ভরে না স্যার একটা জিনিসের নাম বলো যেটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে উপর নিচে যেতে পারে এমন কোনো চিজ নেই যে না হিলে উপরে আর নিচে যেতে পারে স্যার সিঁড়ি এক জায়গায় দাঁড়িয়ে থাকে উপরেও যেতে পারে নিচেও আসতে পারে হে উপরওয়ালা এর হাত থেকে আমাকে রক্ষা করো স্যার এটা বলো হাট চপ জিনিসের নাম বলো যাকে ফ্রিজে রাখলেও সেটা গরম থাকে আবে চুপ কর না স্যার বলো বলো আবে এমন কোনো জিনিস নেই যাকে ফ্রিজে রাখলে সে গরম থাকে স্যার আছে ওই জিনিসটা আছে আবে কি বল স্যার গরম মশলা স্যার এমন যে আবে তোকে এত মারবো নি দুনিয়া থেকে উঠ করে দেবো স্যার আমি তো চেয়ারে বসে আছি আবে দেখ তুই আমাকে রাগাস না নাহলে ভগবানের কাছে পেয়ারা হয়ে যাবি ভগবান তো সবকে ভালোবাসে তাই সে ভগবান আবে তুই চুপ না হলে শান্তির সাথে কথা বল এদের মধ্যে শান্তিকে আমি কথা বলতে চাই আবে গাধা চুপ চুপ আমি যদি গাধা হই আমার মাস্টার মশাইও গাধা আবে তুই চুপ কর আমি কোনোদিন আর স্কুলে পড়াবো না তুমি আমাদেরকে পড়াবে না তো কে পড়াবে তাহলে আবে আমি কি জানি তোকে কে পড়াবে এক্ষুনি জানবে না অন্য দিন হে উপরওয়ালা তুলে নাও আমাকে বসতে যখন ভাল লাগছে না তাহলে নিজেই উঠে পড়ো <laughs>